হ্যালো আসসালামু আলাইকুম উইনার পয়েন্ট আইডির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা ইনসার্ট মেনুর থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখব সেটা হলো ইকুয়েশন ইকুয়েশন বিভিন্ন ইকুয়েশন লেখার জন্য সমীকরণগুলো লেখার জন্য আমাদের এই ইকুয়েশন মেনুটি ব্যবহার করা হয় এখানে ইকুয়েশনে ক্লিক করার পরে একটা বক্স আসবে সেই বক্সটা আসার সাথে সাথে আমাদের একটা টুল টুলবারও আসবে ইকুয়েশনের এই টুলবার দিয়ে আমরা ইকুয়েশন চেঞ্জ করবো ইকুয়েশনের বিভিন্ন এখান থেকে আমরা ডাইরেক্ট কিছু ইকুয়েশন প্রবেশ করাইতে পারি তারপরে লিঙ্ক ইকুয়েশন করতে পারি ইউনিকেট করতে পারি ল্যান্ডটেক্স করতে পারি এগুলো আমাদের প্রয়োজনীয়তাটা একটু কম পড়ে তারপরে যদি কোনো সাইন্টিফিক কাজে লাগে তাহলে আপনারা করতে পারবেন এখান থেকে তারপর বিভিন্ন সাইন এখান থেকে প্রবেশ করতে পারি সাইনগুলোতে ধরলে নামগুলোও প্রদর্শন করবে আপনারা দেখতে পাচ্ছেন নামগুলো প্রদর্শন করবে সাধারণত আমরা এক সমস্ত দুইয়ের এক দুই সমস্ত দুইয়ের এক এগুলো লিখতে আমরা এটা ব্যবহার করি এটা ব্যবহার করে থাকি আমরা সমস্ত লিখতে তো আমরা এখানে এক সমস্ত দুই এর এক লিখব এক লিখলাম এটাকে সমস্ত করে এখান থেকে দুইটা ভাগ করে নেব ভাগ করে ভাগ করে আমরা উপরের বক্সে ক্লিক করে উপরের অংশটা লিখব নিচে বক্সে ক্লিক করে নিচের অংশটা লিখব নিচের অংশটা লিখব তারপরে আমরা কোনো সাইন দিতে পারি প্লাস তারপরে আবার যদি আমাদের দরকার হয় তাহলে আমরা এখান থেকে ওই ভাগটা নিতে পারি এই দুই ভাগে ভাগ করে আবার লিখতে পারি উপরে যত সমস্ত হবে তত লিখব নিচে যত হবে তাই লিখব আমরা স্কোয়ার দিতে পারি স্কোয়ার দিলে এখান থেকে সাইন করে এই যে এটা স্কোয়ার এটা স্কোয়ার দিলে আমরা এখানে দুইটা বক্স পাচ্ছি এর আগে একটা সাইন দিয়ে নিই আমাদের জন্য ভালো হয় আমরা পরে এডিট করতে এখানে ক্লিক করে আসতে হবে ক্লিক করতে ওখানে ক্লিক করে আসতে হবে ক্লিক করে বা কাস্টর দিয়েও আসা যায় কাস্টর মুভমেন্ট করে আসতে হবে তাহলে আমরা সেটা লিখতে পারব কাস্টর কিবোর্ড দিয়েও আসা যায় আবার এভাবে ক্লিক করে করেও আসা যায় তো ইকুয়েশনের এটা ইকুয়েশনগুলো রুট ওভার লিখলে এখান থেকে রুট ওভার নেব আমরা যে কোনো রুট ওভার দিতে চাইলে আমরা সেটা দিতে পারি আমাদের ইচ্ছা মতো এখানে কাজ করা যাবে তবে সেটা সাইন দেখে দেখে সাইন দেখে দেখে কাজ করতে হবে এখানে যে ইকুয়েশনের টুলবার আছে আপনার যা প্রয়োজন ব্রেকেট নিতে চাইলে এখান থেকে নেবেন সাইন্টিফিক ফাংশন নিতে চাইলে এখান থেকে নেবেন দ্যাটস এখানে ফাংশনের কোনো কাজ হবে না শুধু আপনি লিখতে পারবেন সাইন লিখতে গেলে সাইন সাইন দিয়ে আমরা ওইখানে রুটোবারের আন্ডার হয়ে গেছে আমরা যদি রুটোবার থেকে সরাই নিতে চাই তাহলে কার্সপটা আবার সরিয়ে নিতে হবে এই সমস্যাটা অনেক সময় হয় দেখা যায় এক জায়গা থেকে লিখছি আরেক জায়গায় হয়ে যাচ্ছে কার্সরের অবস্থান বুঝতে হবে কার্সারের অবস্থান বুঝে আপনি ওই লেখাটা ওখানে লিখতে পারবেন এখানে আমরা কিনেছিলাম সাইন দিয়েছিলাম এখান থেকে সাইন নেওয়া যায় ও এটা ব্রেকেট এটা ব্রেকেট নেওয়া যাবে যদি কোনোটা কিছু ব্রেকেটে লিখতে চান তাহলে কোন ব্রেকেটে লিখবেন third bracket second bracket first bracket সব আছে আপনি ব্রেকেটটা সিলেক্ট করে নেবেন সাইন নিতে গেলে এখান থেকে সাইন নেবেন সাইন নিয়ে তারপর লিখতে পারবেন বা কস নিলে কস ট্যাঙ্গেল ল্যাংস সিএসি নিলে যা যা যে কোনো সাইন আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন অ্যাক্সেন্ট আছে লিমিট আছে এগুলি সহজে নিতে পারবেন আমার যখন যেই কাজের লেখা শেষ তখন শেষ হইলে বাইরে আমরা ক্লিক করলে এটা পর্দা থেকে পর্দায় চলে আসবে আমরা আগে পিছে যদি কিছু লিখতে চাই তাও লেখা যাবে this is a simple equation this is sample এভাবে লিখে আমরা আবার যদি শেষে লিখতে চাই তাহলে শেষে কাজটা নিয়ে এখানে লেখা যাবে সিম্পলটাও এইভাবে লেখা যাবে ইকুয়েশন লেখার এই পদ্ধতিটা আমরা অবলম্বন করে সহজেই মাইক্রোসফট ওয়ার্ডে ইকুয়েশন লিখতে পারি অন্যান্য প্রোগ্রামে আলাদা অন্যরকম আছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে লেখার জন্য ইকুয়েশনে এই পদ্ধতিটা অবলম্বন করা হয় আজকে এই পর্যন্তই থাকবে সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ